আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের তেরো নম্বর পর্বের পাঁচ নম্বর ভাগের প্রথম প্রশ্ন কোন কোন তাপে ইস্তিফা করতে হয় উত্তর যে সমস্ত তাপে পর সাই আছে প্রশ্ন হাজিরা আসবাদ কি উত্তর হাজিরা আসবাদ সেই বেহেস্তি পাথর যাতে চুম্বন করলে তা সমস্ত গুণা চুষে নেয় প্রশ্ন কোন পাথরকে মাকাইম ইব্রাহিম বলে উত্তর হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কদম মোবারকে চিহ্নিত সেই পাথরকে যার ওপর দাঁড়িয়ে তিনি কাবাঘর নির্মাণ করেছিলেন প্রশ্ন হজের কোনো ফরজ আদায় থাকলে হজ হবে কি উত্তর না হজের একটি ফরজ অনাদায় থাকলে অর্ধ হজ হবে না প্রশ্ন হাতিম কাকে বলে উত্তর কাবাঘরের উত্তরের দিকে অর্ধচন্দাকৃত দেওয়াল ঘেরা বারান্দাকে হাতিম বলে প্রশ্ন গাড়ে হেরা কি উত্তর মক্কায় অনতি দূরে অবস্থিত হেরা নামক পর্বতে একটি গুহা এখানে হুজুর সাল্লাহাম ধ্যানমগ্ন অবস্থায় অনেকদিন কাটিয়েছেন এবং এখানে তার উপর সর্বপ্রথম অহিনাজিল হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ আপনাদেরকে